আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের সামনে বরাবরের মতো ঘাস প্রসঙ্গে আলোচনা করব আপনারা জানেন এই মুহূর্তে পাকচং হাইব্রিডটা অন্যতম বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটি ঘাসে পরিণত হয়েছে বহুল আলোচিত একটি ঘাস প্রচুর পরিমাণ পুষ্টিসম্পন্ন এই ঘাস এটা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় আমরা কুরিয়ার যোগে পাঠাচ্ছি তো আপনাদের যাদের প্রয়োজন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা এটা আমরা কুরিয়ার যোগে সারা বাংলাদেশে চৌষট্টি জেলে পাঠাচ্ছি তো এটার সিস্টেম হচ্ছে আমরা কেয়ারিং কুরিয়ার চার্জের যে টাকাটা সেটা শুধু অ্যাডভান্স টুমো আর বাকি টাকা আপনি গাছের যে মূল্য সেটা আপনি মাল পাওয়ার পরে টাকা দেবেন আর সমান্ত দর্শক আরেকটা বিষয় খোলাসা করি এই বিষয়টা যে অনেকে জানতে চায় যে এক শতাংশে কত পিস কাটিং লাগে তো এটাকে আপনার সম্ভব একটা আমি একটা আনুমানিক একটা বলছি যে মনোবাটি দুইশো থেকে দুইশো বিশ পিসের মতো ওটা অ্যাভারেজে দুইশো পিস ধরেন আর কি দুইশো পিস কাটিং লাগবে আপনার এক শতাংশে তো তাহলে আপনার এক হাজার পিসে আপনি পাঁচ শতাংশ লাগাতে পারবেন আর রোপণের পদ্ধতিটা একটু আমি সংক্ষেপে আপনাদের ব্রিফ করি এটা হচ্ছে ফার্স্টে আপনি এক কাজ করবেন আপনারা প্রথমে যখন অর্ডার দেবেন অর্ডার দেওয়ার পরে দুই থেকে তিন দিনের মাথায় ইনশাল্লাহ পেয়ে যাবেন পাওয়ার পরে আপনারা তিন থেকে চার দিন আপনারা ওটা অঙ্কুরোদ্গম করার জন্য কুশি গজানোর জন্য জাগ দিয়ে রাখবেন তো তিন চার দিন পরে দেখবেন অটোমেটিক কিন্তু সবগুলোর কুশি গজায় যাবে ওই কুশি গজানোর পরে আপনারা তখন ওই প্রতিটা কাটিংয়ে একটা গর্তে দুইটা করে কাটিং দেবেন জাস্ট দেড় ফিট দুই ফিট স্কোয়ার ফিটে লাগাই দেবেন শাড়ি থেকে শাড়ি দূরত্ব দেবেন দেড় ফিট আর শাড়ি সাইডে দেবেন দুই ফিট টোটাল আপনারা শতাংশ দুশো পিস করে কাটিং লাগাই দেবেন তো এই ছিল বিষয় আর আরও কোনো বিষয় জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন অন্যথায় আমাদের যে নাম্বার আছে সেটা দেখতে পাচ্ছেন এখানে ইমো হোয়াটসঅ্যাপে আমাকে পাবেন যে কোনো সমস্যার জন্য আপনারা ফোন নেবেন সর্বদা আপনাদের সেবা নিয়ে যেতে আছি আর সম্মানিত দর্শক আরেকটা বিষয় বলিনি আপনারা যে ঘাসটা দেখছেন এই ঘাসটা কিন্তু প্রচুর পরিমাণ ভালো এখন চলছে আমরা আজকে যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ সেল দিচ্ছি প্রতিদিনই প্রায় আজকে দেখতে পাচ্ছেন আমরা প্রায় দশ এগারোটা বস্তা সেল দিচ্ছি এই প্রতিদিনই আপনাদের জন্য মূলত নতুন নিত্য নতুন ভিডিও আমরা আপলোড দিচ্ছি এবং ঘাস যদি আপনাদের আরও বিষয় জানার থাকে তবে নেক্সটে আপনারা কল দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শুভকামনা জানিয়ে আজকের মতন ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ